হ্যালো গাইজ আমি আপনাদের সামনে আজকে দশ দিন আগে লঞ্চ হওয়া এমন একটি অ্যাপস সম্পর্কে বলতে এসেছি যে অ্যাপসটিতে আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন তো অ্যাপসটির নাম হচ্ছে টিকটক অ্যাডস অ্যাপস যে অ্যাপসটিতে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন একশো টাকা আর এক একটি অ্যাড দেখলে আপনি পেয়ে যাবেন চার টাকা করে আপনি প্রতিদিন এখান থেকে বিশ টাকা করে ইনকাম করতে পারবেন তো এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে এই সাইটে লগ করতে হবে আর সাইটে লগ করার জন্য লিঙ্কের প্রয়োজন হবে এই লিঙ্কটি আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আর এই সাইট থেকে ইনকাম করার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ করবেন না লিঙ্কটিতে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে নতুন ইন্টারফেসে আপনি এখানে আপনার ফোন নাম্বার আপনার কোডটি বসিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে আপনি রেফারেল কোডটি বসাবেন রেফারেল কোডটি বসার পরে এখানে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তো সাইটটিতে রেজিস্ট্রেশন করার পর আপনাদের সামনে এরকম করে ইন্টারফেস আসবে তো আমি আপনাদের সামনে আগে ক্লিয়ার করে দিই এখান থেকে আপনারা কি কি সিস্টেম ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে অ্যাড দেখে ডেলি পাঁচটা অ্যাড দেখে চার পাঁচ কুড়ি টাকা বিশ টাকা ইনকাম করতে পারবেন আর এখান থেকে ইনভাইট যদি করেন আমি ইনভাইট অপশনে যদি ক্লিক করি এখান থেকে তাহলে এখান থেকে আপনি ইনভাইট করে আপনার আপনার ইনভিটেশন নিয়ে যদি কেউ একজন সাবস্ক্রিপশন নেয় তাহলে এখান থেকে ইনকাম করবেন আপনি পঞ্চাশ টাকা আর যদি পাঁচজন সাবস্ক্রিপশন নেয় তাহলে এখান থেকে আপনি ইনকাম করবেন তিনশো টাকা আর যদি দশজন সাবস্ক্রিপশন নেয় তাহলে আপনি এখান থেকে ইনকাম ইনকাম করবেন সাতশো টাকা তো এখানে ডিপোজিট করার সিস্টেম আছে তো ডিপোজিট কীভাবে করবেন আমি সে বিষয়টা দেখে দিচ্ছি এখানে মাই ওয়ালেটে ক্লিক করবেন মাই ওয়ালেটে ক্লিক করার পরে রিচার্জে ক্লিক করবেন রিচার্জে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি বিকাশ থেকে ডিপোজিট করতে পারেন এখানে বিকাশের নাম্বার দিবেন এইখানে এই নাম্বারটা নিয়ে কপি করবেন এই নাম্বারটা এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনার বিকাশের অ্যাপসে গিয়ে নাম্বারটি দিয়ে আপনি এখানে বিকাশ করবেন বিকাশ করে একটি স্ক্রিনশট নিয়ে আপনি এই জায়গাতে ট্রানজিশন প্রুফটা দিয়ে দিবেন দেওয়ার পরে ট্রানজিশন আইডিটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে ডিপোজিট করার পরে আপনার মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে উইড্রো নেবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে মাই ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে আপনি উইড্রোতে ক্লিক করবেন উইড্রো আপনি আটশো টাকা হয়ে গেলে আপনি উইড্রো নিতে পারবেন এখানে ম্যাক্সিমাম উইড্রো আটশো টাকা তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এখান থেকে টাকাটা ইনকাম করবেন তো ইনকাম করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে টিকটক লেখাটি আছে টিকটক লেখাটির উপরে ক্লিক করবেন লেখাটির উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম করে ইন্টারফেস আসবে তো এইখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন কালো করে ভিডিও প্লে করার অপশন আছে এখানে ভিডিও প্লে ক্লিক করলে অলরেডি আমি এখান থেকে বারো টাকা ইনকাম করে ফেলেছি আপনারা প্রুফ দেখতে পাচ্ছেন এখানে টোটাল টোটাল ইনকাম আমার বারো টাকা তো এইভাবে ভিডিও দেখে আপনারা ইনকাম করবেন আপনি প্রতি চব্বিশ ঘন্টা পর পর পাঁচটা করে ভিডিও দেখতে পারবেন আর একটা ভিডিও থেকে আপনার ইনকাম হবে চার টাকা করে চার পাঁচশো কুড়ি টাকা আপনি ডেলি বিশ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আর আটশো টাকা হলে আপনি এখান থেকে উইড্রো পেয়ে যাবেন আর রেফার করে তো ইনকাম করার সুযোগ থাকছেই আর পার্সোনালি আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো আপনারা এই সাইটে ডিপোজিট আমার মতে না করাটাই বেশি ভালো তো আশা করি বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ